নারে মা রেখা নারে মা রেখা তুই ওই দিনের কথা ভুলি যা রেখা রেখা মশাই তোমার তোমার পেটে আমাকে ভিক্ষা দাও যাতে আমরা বাড়ির দিবার পারি আমার কাজল আমরা ফিরি পাইছি তোমার যদি কাজল রেখার যদি আমার হাত তুলে দেন তাহলে তার বিয়াও দিবার ব্যবস্থা করিবার পারি মা কাজল চল মা কাজল চল মা আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই এই তো কাজল কাজল তোর বাবার সঙ্গে দেখা হয়েছে কাজল তোর বাবাকে নিয়ে তুই চলে যা কাজল আর আমরাও চলে যাই আমার বাড়ি চল রেখা মা চল মা রেখা চলো বাবা কাজল চলো মা চলো মামা চলো শোনো বিআই মশাই তোমার সঙ্গে কিন্তু আমার বিআই তালি হবে কি কহেছেন বিআই মশাই তোমরা হচ্ছেন ধনী আর আমরা হচ্ছি গরিব আমার আমার ওই ভাগ্নি কি তোমার সঙ্গে আমরা বিয়েও দিবার পারি কোটে আমরা টাকা পয়সা পাবো যেইটুকু টাকা পয়সা রোজগার করিয়া আনিসেন সেই টাকাগুলো তো আমরা লকডাউনে সব খরচ হয়ে গেল শোনো ব্যয় বসাই তোমার কিচ্ছু লাগবে না তোমরা শুধু রাজি হয়ে যাও তাহলে পান সুপারি শুধু দিয়া তোমরা বিয়াও দিবে না তা হয় না বিয়াই তা হয় না আমরা অনেক গরিব মানুষ ঠিক আছে বেয়ে তোমার কথা আমরা মানি না তবে আমরা কিছু না কিছু তো অবশ্যই দিব আচ্ছা মই দেখা মই রাজি করিয়া মই ব্যবস্থা করিম বিয়াই তাহলে আগামী মাসের বৈশাখ মাসের পঁচিশ তারিখে বিয়ার দিন ঠিক হল বিআই ঠিক আছে বিআই তাহলে তোমরা শুধু পান সুপারি দিয়ে যদি দেন তাও আমরা রাজি হব আমার এই ধন সম্পত্তির টাকা পয়সার কোনো দরকার নেই ঠিক আছে বিআই তাহলে এরকমের কথা থাকি চলো আচ্ছা বিআই চলো তাহলে ওই বিয়ার তারিখ পঁচিশ তারিখেই দেখা হবে দেখো না রেখা তোর যে মই পিয়াও ঠিক করে ফেলাইছি রেখা কিন্তু তখন শুধু হাতে তো বিয়াও দিবার পারো না রেখা আমার যদি জাগা জমি থাকিত তাহলে মানুষের ওই জাগা জমি বসিয়া আমরা ওই মানুষগুলো গ্রামের মানুষগুলো টাকা দিত কিন্তু ভাগিনী রে রেখা রে রেখা আজ যদি তোর মাও থাকিলে হয় তাহলে হয়তো তোর মাও এই বিয়েতে খুব আনন্দ পাইত দেখা আনন্দ পাইত হাই ভগবান আমার তো আর কিছু নাই তবে শুনে দেখা তখন ওই শুধু হাতে ওই ছেলের হাত তুলি দেওয়ার পারে না পান সুপারি দিয়ে তুলি দেওয়ার পারে না তাই যে গ্রামগুলো দেখা যাচ্ছে যে নগরগুলো দেখা যাচ্ছে এই নগরের মানুষগুলো খুব ভালো আমরা যদি কি করবো ভাগিনি বাংলাদেশ থেকে আসিল আসিয়া আমার কত সহায় সম্পত্তি ছিল এই দেশ দাসিয়া এই দেশ দাসিয়া আজকে কি হল জানিস আজকে আমরা গরিব হয়ে গেল এই যে বাবু বাবু এই যে বাবু রেখা তুই যা রেখা তুই যা বাড়ির যা মহিন তুই ওই সেই ব্যাঙ্গালোর থেকে হাঁটি হাঁটি চলে যাচ্ছি আর খবর হয়ে গেছি তুই মারা গেছি আর তোর পোস্টমর্টম করবার ঘরত জানে তুই ভালো হয়ে গেছি শোন বহিন আজকে যখন আসিল আজকে মুই বট ভাগিনীর বিয়াও ঠিক করে ফেলাইছি ভাগিনী ভাগিনীর বিয়াও ঠিক করে ফেলাইছি তে ভাগিনী যখন বিয়াও দিব বহিন তুইও হতভাগা মুইও হতভাগা তুই হতভাগিনী চল বহি আমরা ওই গ্রামে গ্রামে ভিক্ষা করিয়া আমরা ওই কাজলের আর রেখার বিয়ার ব্যবস্থা করব গ্রামে গ্রামে যাই ভিক্ষা করি